এই ভাই এতগুলো কথা শোনেন না আপনার কেন করে লাইন লাইন ধরাই তো লাইন ধরাই তো লাইনে এ লাইন ধরা এ লাইন ধরেন লাইন লাইন লাইন লম্বা 压死。 जैब दिया जिया

ব্যানারের রিজের লোক কই ও ব্যানারের রিজের লোক কই সামনে নেই তো ব্যানার সামনে এনে নিবো Aku tuh paling dijelas.

ভাই সালাম জাতীয়তাবাদী কৃষক দল জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ জিন্দাবাদ ভয় করি না মরণে ইতিহাস স্মরণে মোবাইল চাই একুশের এই দিনে শহীদদের মনে পড়ে চার ভাগের এক ভাগও করতে পারলাম না